সালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লাহ সাল্লাম তার হাদিস গ্রন্থে দাজ্জালের আগমনের ব্যাপারে বিভিন্ন হাদিস গ্রন্থ বর্ণনা করে গিয়েছিলেন এবং দাজ্জাল পৃথিবীতে আসার পর যে যে কর্মকাণ্ডে লিপ্ত হবে রাসুল সাল্লাহ সাল্লাম সেগুলো তার হাদিস গ্রন্থে বর্ণনা করে গিয়েছিলেন রাসুলসাল্লাম তার হাদিস গ্রন্থে আরও বর্ণনা করে গেছেন যে কীভাবে দাজ্জাল নানানভাবে ফিতনা সরাবে আমরা এখন জানবো দাজ্জাল পৃথিবীতে আসার পর কিভাবে ফেতনা ছড়াবে এবং কি কি ফেতনাগুলো ছড়াবে সে সম্পর্কে আমরা কিছু এখন জেনে নেব চলুন প্রথমে আমরা জেনে নেই দাজ্জালের আবির্ভাব কত হবে দাজ্জাল সামো মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে পৃথিবীতে দাজ্জালের গতি হবে তীব্র বায়ুর জারিত মেঘের ন্যায় দাজ্জাল দ্রুত বেগে ভ্রমণ করবে এবং অশান্তি ও বিপর্যয় ছড়াবে দাজ্জাল কিছু লোকের কাছে যাইবে এবং তাদেরকে নিজের দিকে আহ্বান করবে এবং তারা দাজ্জালের প্রতি ইমান আনবে এরপর দাজ্জাল অন্য লোকের নিকট যাইবে ও তার দিকে আসার জন্য আহ্বান করবে কিন্তু তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে না ফলে তারা চরম দুর্ভিক্ষে আক্রান্ত হবে দাজ্জাল প্রাচীন স্তূপের মধ্য দিয়ে গমন করবে এবং সেই ধ্বংস স্তূপকে সে সম্বোধন করে বলবে তুই তোর গচ্ছিত রত্নভাণ্ডার বের করে দে তখন সেখান থেকে প্রচুর রত্নভাণ্ডার বের হয়ে আসবে এখন আমি সর্বশেষ দাজ্জালের যে কর্মকাণ্ডের ব্যাপারে বলবো তা হলো দাজ্জালের আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে বলবে আর সেখান থেকে বৃষ্টি বর্ষণ হবে অর্থাৎ আকাশ থেকে কৃত্রিম উপায়ে বৃষ্টি বর্ষিত হবে তাহলে তা কীভাবে হবে সে সম্পর্কে কিছু জেনে নেই মার্কিন গবেষকদের দাবি মেঘের মধ্যে থাকা কণাগুলোকে লেজারের মাধ্যমে উদ্দীপ্ত করে বজ্রপাত ও ঝড় বৃষ্টি তৈরি করতে পারবেন তারা অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন মেঘের মধ্যে থাকা স্থির চার্জিত কণাগুলোর সঙ্গে পানির ঘনত্ব ও বজ্রপাতের সম্পর্ক রয়েছে বিশেষ লেজার রশ্মি দিয়ে এই কণা উদ্দীপ্ত করা হলে বৃষ্টি নামানো সম্ভব তাই ভবিষ্যতে যখন কৃত্রিম বৃষ্টি নামানোর প্রয়োজন হবে তখন এই পদ্ধতিটি ব্যবহার করা যাবে বলে আশাবাদী গবেষকরা রাসুল যেহেতু তার হাদিস গ্রন্থে দাজালের আসার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছে তাহলে আমরা এটা নিশ্চিত যে দাজাল আসবে এবং সে তার নিজের পদ্ধতিতে ফেতনা ছড়াবে দাজ্জালের আসার আগে তার এজেন্টরা বিভিন্নভাবে তার কর্মকাণ্ডকে সফলতা করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাবে তো আমরা ইতিমধ্যে দেখে নিলাম দাজাল কীভাবে ফেতনা ছড়াবে এবং তার এজেন্টরা কীভাবে কাজ শুরু করে দিয়েছে তা আমরা ইতিমধ্যে দেখলাম অর্থাৎ দাজালের এজেন্টরা ইতিমুবাই বৃষ্টি নামানোর জন্য কাজ শুরু করে দিয়েছে